সবাইকে স্বাগতম ভাষা নিয়ে ভালোবাসা হ্যাঁ এটি ভাষা নিয়ে ভালোবাসার একটি এপিসোড আমি মাঝখানে বেশ কিছুদিন একটি নতুন সিরিজের ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে বাংলা ভাষায় মুক্ত সফটওয়্যার কিন্তু তাতে কিছু প্রতিবন্ধকতা এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে যে পরবর্তী ভিডিওটি আমি বানানোর কথা বলেছিলাম যে একটি অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করতে হয় সেটা এই মুহূর্তে আমি আসলে বানাতে পারছি না কারণ হচ্ছে যে আমার একটি ট্রাইপড প্রয়োজন আমার যে ট্রাইপডটি ছিল সেই ট্রাইপডটি ভেঙে গেছে এবং আরেকটি বড় সমস্যা হচ্ছে যে একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য একটি বাড়তি কম্পিউটার আমার আপাতত হাতে নেই যে কম্পিউটারগুলি আমার কাছে আছে সেগুলি আসলে যেভাবে আছে আমাকে সেভাবে রাখতে হবে একটি বাড়াতে হার্ড ডিস্ক ড্রাইভ থাকলেও কাজ হতো কিন্তু আপাতত সেটাও আমার কাছে নেই তো দুঃখজনকভাবে আপাতত আমি সেটা করতে পারছি না তো একটি ব্যবস্থা কোনো একটি ব্যবস্থা আশা করি হয়ে যাবে। তার আগ পর্যন্ত আমি ভাবলাম যে এমন একটি ভিডিও আমি করি আমার প্রথম যে ইউটিউবের ভিডিও সিরিজ অর্থাৎ ভাষা নিয়ে ভালোবাসা, যেটা দিয়ে আমি ইউটিউবে পদার্পণ করি। সেই সিরিজের একটা ভিডিও আমি করি এবং এই ভিডিওটি আমি অনেকদিন ধরেই করার চেষ্টা করার কথা ভাবছিলাম। তো নেটিভ ব্যাং নামে একটা ইউটিউব চ্যানেলে অনেক বছর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে কিছু জিনিস উঠে এসেছিল আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল তো আমি আমার এটা চিন্তা ছিল যে বাংলায় আমি যে ভাষা নিয়ে ভাষা আমি এপিসোডগুলো বানিয়ে থাকি সেখানে সেই একই বিষয়ে হয়তো কখনো একটা ভিডিও বানাতে পারলে ব্যাপারটা বেশ ভালো হবে তো আমি আজকে সেই চেষ্টাটাই করবো তো আমাদের এই আজকে ব্যাপারটা হচ্ছে একদম পৃথিবীর প্রথম ভাষা কী ছিল সেটা নিয়ে। তো সবাইকে স্বাগতম ভাষা নিয়ে ভালোবাসার নতুন পর্বে। আমাদের এই কাহিনীর শুরু অনেক আগে। না, না এত আগে না। আরে না এও পরে হ্যাঁ আমরা কাছাকাছি এসে গেছি এই তো এইবার ঠিক আছে তো আমি এখন এই এই মাত্র যেটা দেখালাম সেটা হচ্ছে যে পৃথিবীর প্রথম লিখিত আকারে পাওয়া লিপি তো সেটা আসলে লিখিত আকারে পাওয়া মানে এই না যে সেখানে যে ভাষাটা ছিল অর্থাৎ সুমেরিয়ান সেটাই পৃথিবীর প্রথম ভাষা পৃথিবীর প্রথম ভাষা কী নিয়ে কী ছিল এই নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে একটা বেশ পুরনো কাহিনী আছে ওল্ড টেস্টামেন্ট বা তোরাতে সেই গল্পটা বলি সেখানে বলা হয়েছে যে শিন আর নামে একটি জায়গায় কিছু মানুষ একত্রিত হয়ে তারা চিন্তা করলো যে একটা মিগদাল বা টাওয়ার তৈরি করবে যে টাওয়ারটা এত উঁচু হবে যে সেটা স্বর্গ পর্যন্ত পৌঁছে যাবে তো জুডেইজমের যিনি সুপ্রিম ডেইটি ইয়াওয়ে তিনি ভাববেন যে এটা তো করতে দেওয়া যায় না তো তিনি তাদের মানুষদেরকে ওই লোকদেরকে বাধা দেওয়ার জন্যে একটা বেশ সুন্দর একটা জিনিস করবেন সেটা হচ্ছে তাদের ভাষা যেটা ছিল সেটা পাল্টে দেবেন তো এখানে দ্রষ্টব্য যে তার আগ পর্যন্ত বলা হয়েছে এই গল্প অনুসারে মানুষের ভাষা ছিল একটি মানুষ একটি ভাষাতেই কথা বলতো কিন্তু এই ঘটনার কারণে এই টাওয়ার যে নির্মাণ করা করা হচ্ছে সেটা যেন বন্ধ করা হয় সেটা নির্মাণ নির্মাণ বন্ধ করার জন্য মানুষের ভাষাটাকে একটা ভাষা থেকে অনেকগুলো ভাষা করে দেওয়া হলো এবং এর ফলে যেটা হলো এই গল্পে যে সেই মানুষদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব কবহ তৈরি হয়ে গেল কারণ একজন মানুষ আরেকজনের ভাষা বুঝতে পারছে না এই থেকে এই ঘটনার পর থেকে পৃথিবীতে একাধিক ভাষার জন্ম নিল তো গল্পটা নিঃসন্দেহে চমৎকার একটি গল্প তবে সমস্যা হচ্ছে যে বৈজ্ঞানিক ভাষাতাত্ত্বিক গবেষণার দৃষ্টিকোণ থেকে এই গল্পটি আমাদের খুব বেশি কাজে লাগে না এই তবে এই গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে পৃথিবীতে কি সত্যি একটা সময়ে জাস্ট একটি ভাষা ছিল এবং পরবর্তীতে পৃথিবীতে এখন যে বিভিন্ন ভাষা আছে সেই ভাষাগুলি কি সেই একটি ভাষা থেকে আস্তে আস্তে পরিবর্তিত পরিবর্ধিত হতে হতে বিভিন্ন রূপ বদলাতে বদলাতে এসেছে কি না বস্তুত এই প্রশ্নটা হচ্ছে যে ভাষা একটি গাছের মতো কিনা আমরা জানি যে একটা গাছে অনেক পাতা থাকে সেই পাতাগুলো বিভিন্ন ছোট ছোট শাখার সাথে যুক্ত থাকে ছোট ছোট ডালের সাথে সেই ডালগুলো আবার বড় কোনো ডালের সাথে যুক্ত থাকে এবং সবগুলো বড় ডাল একটি মাত্র গাছের সাথে যুক্ত থাকে ভাষা কি আসলে এইভাবে একটা গাছ প্রথমে একটা গাছ ছিল গাছ থেকে বিভিন্ন বড় শাখা তারপরে ছোট শাখা উপশাখা আর কি সেখান থেকে ছোট ছোট পাতার মতো স্বতন্ত্র ভাষা হয়ে গেছে কিনা নাকি আসলে আলাদা আলাদা ভাষা পরিবার আমরা জানি পৃথিবীর সব পৃথিবীতে অনেকগুলি ভাষা পরিবার আছে বেশিরভাগ ভাষাই কোনো না কোনো ভাষা পরিবারের সদস্য যেসব ভাষা কোনো ভাষা পরিবারে অন্তর্ভুক্ত করা যায় না তাদেরকে বলা হয় ল্যাঙ্গুয়েজ আইসোলেট এবং সেই ভাষাকে নিজেকেই একটা আলাদা ভাষা পরিবার বলা হয় একটা ভাষা পরিবার সেখানে মাত্র একটাই সদস্য এরকম তো তার মানে কি এই যে আমরা বিভিন্ন ভাষা পরিবার দেখতে পাচ্ছি তার মানে কি আসলে পৃথিবীতে একটি ভাষা থেকে এই বিভিন্ন ভাষা পরিবারগুলি এসেছে এটা আসলে উত্তর দেওয়ার জন্য যথেষ্ট তথ্য আমাদের হাতে নেই আমরা জানি যে প্রায় কুড়ি লক্ষ বছর আগে মানুষ আফ্রিকা থেকে অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়ে যদি আমরা ধরে নেই যে একটি মাত্র ভাষা ছিল এবং সেই ভাষা থেকে পরিবর্তিত হয়ে অন্যান্য ভাষায় এসেছে। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে মানুষ যখন আফ্রিকায় একত্রে ছিল, তারা যে মাইগ্রেট করেছে আফ্রিকা থেকে তার আগেই সেই ভাষাটার উদ্ভব হয়েছে। মাইগ্রেট করার পরে বিভিন্ন এলাকায় যাওয়ার পরে আমরা জানি যে এক ভাষা বি বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন প্রভাবকের প্রভাবে সা সান্নিধ্যে এসে ভাষা পরিবর্তিত হতে থাকে আলাদাভাবে। তো মানুষ যখন বিভিন্ন দলে ভাগ হয়ে এক এক দল এক এক জায়গায় গেল এক এক মহাদেশে গেল তখন আসলে এই ভাষাগুলো আলাদা হতে শুরু করলো এটা একটা ব্যাপার হতে পারে আরেকটি সম্ভাবনা হচ্ছে যে মানুষ যখন আফ্রিকা থেকে কুড়ি লক্ষ বছর এরকম আগে মাইগ্রেট করে বিভিন্ন জায়গায় গেল তখন আসলে মানুষের কোনো ভাষাই ছিল না তখন বিভিন্ন জায়গায় যাওয়ার পরে সময়ের সাথে আস্তে আস্তে মানুষের বিভিন্ন ভাষা স্বতন্ত্রভাবে বিভিন্ন দলে এটা গড়ে ওঠে বিকশিত হয় তো এতে করে বিভিন্ন ভাষা পরিবারের মধ্যে যে পার্থক্য একটা ভাষা পরিবারের সাথে আরেকটা ভাষা পরিবারের কোনো মিল নেই সেই ব্যাপারটা ব্যাখ্যা করা যায় তবে একটা সমস্যা থেকে যায় যে পৃথিবীতে আসলে এরকম মানব গোষ্ঠী এরকম কোনো দল মানুষের কোনো দল দেখা যায়নি যাদের আসলে কোনো না কোনো রকম ভাষা নেই এটার কোনো উত্তর এই ধরনের মডেল থেকে পাওয়া যায় না তো আমার মনে হয় যে এই দুটো সম্ভাবনাকে মিশিয়ে তৃতীয় আর একটা সম্ভাবনার কথা বলা যায় যে যখন কুড়ি লক্ষ বছর আগে মানুষ আফ্রিকা থেকে মাইগ্রেট করেছিল তখন আসলে পরিপূর্ণ ভাষা না থাকলেও ভাষার মতো একদম আদি যুগের একটা কিছু একটা ছিল সেটা হয়তো মুখে বলা ভাষা এরকমও ছিল না সেটা হয়তো অনেক সাংকেতিক একটা ভাষা ছিল সেই ভাষাটা পরবর্তীতে বিভিন্ন দলে ভাগ হয়ে যাওয়ার পরে এই দলগুলোতে মানুষের যে ভাষাগুলো এসেছে যে ভাষাগুলো বিকশিত হয়েছে সেই ভাষাগুলো অনেকটা প্রোটোটাইপ হিসেবে কাজ করেছে অর্থাৎ সেই ভাষার যে স্মৃতিটুকু মানুষের ছিল সেটা আস্তে আস্তে বিকশ বিকাশ লাভ করতে করতে মানুষ সেটার উপর বিভিন্ন নতুন সংযোজন করতে করতে বিভিন্ন দলে বিভিন্ন ভাষা জন্ম লাভ করেছে এটা হয়ে থাকতে পারে আচ্ছা ভাষা যখনই আবিষ্কার হয়ে থাকুক ভাষার লিখন পদ্ধতি অর্থাৎ ভাষাকে লিখে রাখার পদ্ধতিটা একদমই নতুন আমরা এর আগে একটি পর্বে দেখেছিলাম যেখানে সুমেরিয়ান ভাষা নিয়ে আমি কথা বলেছিলাম যে সুমেরিয়ানের লিখন পদ্ধতি পাওয়া গেছে যেটা সেটা পাঁচ হাজার একশো বছরের পুরনো। তো পাঁচ হাজার একশো বছর এখনকার এখন থেকে পাঁচ হাজার একশো বছর আগে এটা একটা দীর্ঘ সময়। কিন্তু মানুষ যেহেতু এটা ধরে নেওয়া হয় যে ভাষার ব্যবহারটা তার সহস্রাধিক বা লক্ষাধিক বছর আগের। কাজেই সেখানে পাঁচ হাজার একশো বছরটা আসলে মোটেও খুব একটা বড় সময় নয়। মোটেও একটা দীর্ঘ সময় নয় তো সেই অর্থে আসলে যেহেতু তার থেকে পুরনো অর্থাৎ সুমেরিয়ান বা প্রাচীন মিশরীয় লিপির মতো যেসব পুরনো লিপি আছে সেগুলোর আগে যেসব ভাষা ছিল সেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই কারণ হচ্ছে সেগুলো কোনো লিখন পদ্ধতি ছিল না এবং সেই ভাষাগুলো লিখে রাখা হয়নি এবং যথেষ্ট প্রমাণ এবং তথ্যের অভাবের কারণে অনেক গবেষক বিভিন্ন বিষয়ের বিজ্ঞানী এবং ভাষা তাত্ত্বিকরা মনে করে থাকেন যে আদিতম ভাষা আদৌ ছিল কি ছিল না বা লক্ষ লক্ষ বছর আগে মানুষের ভাষা কীরকম ছিল এই জিনিসগুলো নিয়ে আসলে গবেষণা করাটা কিছুটা বৃথা তবে প্রযুক্তির জগতে প্রচুর নতুন আবিষ্কার হচ্ছে অনেক নতুন নতুন সম্ভাবনা খুলে যাচ্ছে আমাদের সামনে হয়তো এরকম একটা সময় আসবে যখন আদৌ মানুষের ভাষা একটি ভাষা থেকে এসেছে না স্বতন্ত্রভাবে অনেক ভাষা বিকশিত হয়েছিল না আমি যে তৃতীয় তৃতীয় সম্ভাবনাটার কথা বললাম যে আসলে ঠিক একটা আদি ভাষা থেকে না এলেও একটা আদি ভাষার মতো কিছু একটা ছিল সেখান থেকে এসেছে এই জিনিসগুলো হয়তো আমরা কখনো জানতে পারবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই যেটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিও নিয়ে আপনার যে কোনো মন্তব্য আমাকে জানাবেন কমেন্টে আমি আমার ইমেল অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ